যেখানে কোরআন হাদিসের কথাবার্তা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের আলাপ আলোচনা হয় সেখানে যারা আল্লাহর সন্তুষ্টির আশায় আমল নিয়েছে কোরআন হাদিসের কথাবার্তা জানার জন্য শিখার জন্য শোনার জন্য আসিয়া বসে মাহাতুল শেষ হওয়ার পর যখন রওনা হয় আল্লাহ পাকি ইজাকারেশ তাদেরকে বলেন তোমরা সাক্ষী থাকো তাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছে সে আসামি নিয়ে এসেছি আমার থেকে গুণাগার করানি যাদের গুণ আল্লাহ তার ক্ষমা করে দিবেন আল্লাহ হাবিব ঘোষণা দিয়েছে আল্লাহর বলিদের নির্দেশে ওনাদের সাথে যদি কিছুক্ষণ সময় কাটাতে পারি হইতে পারি সে আমার গুণ মাফ করে দিবে সেজন্য দোয়া চাইতেছে শুকর আলহামদুলিল্লাহ মাহফিল শুরু হয়েছে সেইটি পর্যন্ত বহুত বড় বড় আল্লাহ বলিগণ মহাদেশী নেকরাম মুফতি নেকরাম কোরআন হাদিসের বহু মূল্যবান নথিও পেশ করেছেন আমরা শুনেছি শোনার পর সকলে চেষ্টা করব আমল করার জন্য আসল কথার দাম নাই কাজের দাম কোনো মানুষ কথা কম কথা বেশ বলে কাজ করে না তাকে কেহ ভালোবাসে না কাজও নেয় না কোনো মানুষ কথা কম বলে কাজ বেশ করে তাকে সকলে ভালোবাসে কাজও নিয়ে যায় ঘরের দরজা বন্ধ করে থাকলেও টানিয়ে নিয়ে মোমেন মুসলমান আসে রসুল দাবি করিলাম আমল করিলাম না এই দাবি কোনো ফায়দা সেই জন্য আমরা আমল করার চেষ্টা করব এরকম একটা মাহফিল দেওয়া আমরা সকলেই আসা আল্লাহ আমাদেরকে নসিহত করায় সবগুলো কিন্তু একটা উদ্দেশ্য আছে এই মাহফিলগুলো বিনোদন অনুষ্ঠান নয় খানসুকের জায়গা নয় দিলতে করা জায়গা তো মাহবীর যাওয়ার উদ্দেশ্যটা কি আমরা আসার উদ্দেশ্যটা কি বলে আমরা সকলের আসল বাড়ি হলো গৃহস্থ আমাদের আসল বাড়ি করা আমাদের মা হওয়া বা বাবন বাড়ি হয়েছে গৃহস্থ থেকে আমরা যাইব আবার গৃহস্থ যাইতে চাই কিনা দুনিয়া সকলে চাই গৃহস্থ যাইতে কিন্তু গৃহস্থ যদি যাইতে চায় নিজের শক্তি জ্ঞানে বুদ্ধি টাকা পয়সা জমিদারি ডিগ্রি ক্ষমতায় নিজের ইচ্ছা দেখো বৃহস্পতি প্রবেশ করতে বৃহস্পতি প্রবেশ করতে সাইডে বৃহস্পতি যাইতে সাইডে বৃহস্পতির বিষা নিয়ে যেতে হবে বৃহস্পতির বিষাটাকে ইমাম ফলমালা মোহাম্মদুর রসুল্লাহ ফলমাটা ঘুরে যেতে হবে হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাহ ওসাল্লাম এরশাদ ফরমে আছেন আমার উন্মতের যেই নরনারীর শেষ নিঃশ্বাস লা উপর হবে বলে জান না তারা জন্মতে প্রবেশ করবে কিন্তু এই কলমাটাও যদি আমরা নিয়ে যেতে চাই নিজের শক্তি জ্ঞানে বুদ্ধি টাকা পয়সা জমিদারি ডিগ্রি ক্ষমতা কর্ম করতে পারে না রক্ষা করতে পারে না নিয়ে যেতে পারে না কর্ম করার জন্য রক্ষা করার জন্য নিয়ে যাওয়ার জন্য তার সাহায্যের প্রয়োজন তার রহমত আর দয়ার প্রয়োজন যদি নিজের শক্তি জ্ঞানে বুদ্ধি টাকা পয়সা জমিদারি ডিগ্রি ক্ষমতায় নিজের ইচ্ছায় তাহলে কর্ম করতে পারত কলমা রক্ষা করতে পারত কলমা নিয়ে যেতে পারত তাহলে ফেরুন মঙ্গল তারুন হামান সদ্দাত আবুল আবুল হাব এদের আগে কেহ কর্ম করতে পারত না কর্ম নিয়ে যাইতে কেহ তাহলে বোঝা গেল কর্ম করার জন্য আল্লাহ সাহায্য রহমত দয়া বেশি কর্ম করা সম্ভব না কর্ম নিয়ে যাওয়া সম্ভব তাই আল্লাহ পাক বলেন হ্যাঁ আমার বন্ধা বন্ধু তোমাদেরকে আমি মস্ত কর্মা দিয়েছি কর্মটা করার জন্য কোনোদিন সারা না পয়সা খরচ করো না এক অক্ট উপবাস থাকতে পারবে না কর্মাটা বড়ই দামি কলমাটা দাম হওয়ার কারণে এই দাম রসুলের সাহাবাই রাম রসুলের সাথীবর্গ বোঝার কারণে তারা কলমা করার জন্য রক্ষা করার জন্য নিয়ে যাওয়ার জন্য উপবাস থাকতে এই উপবাস থাকতে তন্দরের বিলীন করার প্রয়োজন করছে ঘর সারার প্রয়োজন করছে সমস্যার প্রয়োজন সারছে জেল বরদাস্ত করার প্রয়োজন করছে রাষ্ট্র প্রয়োজন রাষ্ট্র ছাড়ছে এতটুকুর উপর তারা শান্ত হয় না এই কর্মটা রক্ষা করার জন্য করার জন্য নিয়ে যাওয়ার জন্য ছেলে মেয়েকে যদি এটিম বানাইতে বানাইতে হয় বিবিকে যদি রাড়ি বানাইতে হয় তারা ছেলে মেয়েদেরকে এটিম বানাইছে বিবিকে রাড়ি বানাইছে নিজের জানটা আল্লাহ রাস্তা কোরবান করে শহীদ হয়ে গিয়েছে এখন প্রশ্ন কলমাটা কত দামি যার কারণে সাহাবাহাম সব ত্যাগ করতে রাজি হল কর্ম ছাড়তে রাজি হলো এই কথাটা আমার মুখে বললে হবে না একটা রসুলের পবিত্র জবান বলতে হবে এই কর্মটা কত দামি রসুল বলতেছে মেসকা শরীফের হাজির হুজুর পাক সাল্লাহ আসলাম বয়ান শর্মাইতেছে বল একদিন মুসা আলহি সালাম আল্লাহ দরবার করিয়া করছে আল্লাহ আমাকে এমন একটা কলমা বাক্য শিক্ষা দাও যে কলমা বাক্য দিয়ে আপনাকে ডাকলে সাথে সাথে সারা দিন তখন আল্লাহ পাক বললেন তাহলে একই ফরিয়াদ আবার করলেন দ্বিতীয়বার আল্লাহ পাক দ্বিতীয় ফরিয়াদের উত্তর একই উত্তর দিলেন বলে তৃতীয়বার মুসা আলী সালাম করতেছি আল্লাহ আমি এমন কলমা বাক্য আপনার থেকে চাইতেছি যে কলমা বাক্যটা আপনি আল্লাহ আমি মূসা দুনিয়াকে কেউ না জানে এটা তো দুনিয়ার সব আনাচাখানকে কথা হয়ে গিয়ে তখন আল্লাহ পাক বললেন হে মূসা কলিম যদিও এই কলমাটা দুনিয়ার আনাচাখানকে কথা হয়েছে কিন্তু আমার কলমাটা আমার কলমার দাম কত তুমি জানো না বলে আমি আল্লাহ ব্যতীত সাত আসমান সাত জমি তার মধ্যে যা কিছু আছে ফেরস্তা সহ সব যদি এক পল্লায় দেওয়া হয় আমার কলমাটাকে যদি এক পল্লায় দেওয়া হয় বলে আমার কলমার পল্লা বাড়ি হয়ে যাবে আব্দুল হালকা হালকা হয়ে যাবে এত দামি কলমাটা বল কলমাটা কত দামি আল্লাহ হাবিব আর হাদিসের মধ্যে বর্ণনা দিতেছে বলে কোন মানুষ এক হাজার বছর কুফুরি করছে শিরিক করেছে যত মাগর মানি আছে সব করছে এক হাজার বছর পর তার বুঝে আসছে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ভালো ভালোবাসায় সে বুঝের ঠোঁট লাগিয়া এই কলমাটা একলাসের সহিত চলি ফেলছে মোহাম্মদুর রসুল্লাহ বলে এই কলমাটা বলার সাথে সাথে তার এক হাজার বছরের পুকুরের গুণা শিরিকের গুণা নাগরমানির গুণা আল্লাহ পাক ক্ষমা করে তাকে নিষ্ঠা বানাই দিয়েছিল কলমাটা কত দাম বল কলমাটা এত দামি হইল কেন এখন প্রশ্ন হলো কলমাটা দামি হইল কেন দামি তো বুঝলাম সেটা আমি কোরআন থেকে তার উত্তরটা নিয়ে নিই আল্লাহ পাক বলে বলি ইল্লাহ ইজ্জাত বলি রসুল বল ইজ্জত সম্মান দাম একমাত্র কার জন্য তারপরে কার জন্য বলে রসুলের জন্য তারপরে কার জন্য রসুলের জন্য বলিল্লাহি ইজ্জাতু বলি রসুল তারপরে কার জন্য বলে বলি মুমিন মুমিনদের জন্য ওর মুমিনদের জন্য হইল কেন বলে মুমিন বলে যারা আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক করে আল্লাহ দামি রসুল দামি রসুলের আল্লাহ সাথে যখন সম্পর্ক হয় যার সম্পর্ক দামির সাথে হবে ইজ্জতের সাথে হবে সেও কি হয়ে যায় যাবে বলে সেই জন্য মোমেন দামি হয়ে গেল বলে মোমেন দামি কেন হলো বলে কর্মার মাধ্যমে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হয় কথাটা বুঝে আসতেছে কর্মার দামি কেন হলো কর্মায় তার সাথে দামের মাধ্যমে কার সাথে সম্পর্ক হয় আল্লাহ রসুলের সাথে সেই জন্য কর্মা দামি হয়ে গেল কথাটা বুঝে আসতেছে তো সে কর্মটা আমরা পেয়েছি মস্ত আল্লাহ তার ডাক দিয়া বলে আমার বন্ধা বন্দিগণ বলো কলমা দিয়েছি মস্ত এতটুকুর উপর বসে থাকলে কলমা নিয়ে যাওয়া সম্ভব হবে না কলমা করি যে সিঁড়ি বাইর করতো আবার সিঁড়ি ডুবে যাবে কলমা করি যে বেদাত বাইর করছো যেগুলো বেদামি বানায় সিঁড়িকার বেদাতে মানুষকে বেদামি বানায় যিনি ইনসানকে বলে সেই সিঁড়িকার আর ঢুকে যাবে গুণাগুলো ঢুকে যাবে হিংসা বিদ্বেষ ঢুকে যাবে নষ্ট কুমন্ত্রণে ঢুকে যাবে অহংকার ঢুকে যাবে যেগুলো কর্মগুলি বাইর করছে বুঝে আসতেছে যদি এই কলমা নিয়ে আসতেছ বলে দুনিয়াতে থাকতে দুইটা কাজ করো আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলতেছে মা তা কোনো রসুল ফাকুজু ও মা না হাত মা দোকান বলো দুইটা কাজ কি বলো আমার হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দিয়ে গেছে দৈত্য বলছে করতে বলছে এগুলো বাধ্যতামূলক ধরো আর ধরো যুক্তি দিয়ে তাই করে এগুলো ছাড়িও না ওয়ামা যা কিছু নিষেধ করছে বাধ্যতামূলক ছেড়ে দাও এগুলো যুক্তি দিয়ে তাই করে নিষেধ করছে যেগুলো ধরিও এই দুটা কাজ যদি করতে পারো তোমার জন্য থাকবে না আমার রহমত সাহায্য তোমার সাথে থাকবে ফলমা রক্ষাও করতে পারবে মৃত্যুর সময় আমার রহমত সাহায্য তোমার সাথে থাকবে তুমি হাসি হাসি কলমা আসবে তুমি সমান বয়স্কের মালিক বানিয়ে দেবো বলে ধরব কি সারব কি করার জন্য সারার জন্য জানার প্রয়োজন জানার জন্য প্রয়োজন উদ্দেশ্যটা বুঝে আসে কেন দেওয়া এ করার জন্য সারার জন্য জানার প্রয়োজন জানার জন্য মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক মাদ্রাসার বাল্যকালে কমপক্ষে ইমান ঠিক করা নমাজ ঠিক করা কোরআন ঠিক করা শরীয়তের প্রয়োজনীয় মশলা মশাল যেগুলো দৈনন্দিন দিনে আমার আমার লাগবে সেগুলো ঠিক করা প্রত্যেক মরণাগীর কর্তব্য কথাটা বুঝে যেগুলো জানলে যেগুলো শিখলে যেগুলোর উপর আমল করলে ইমান নিয়ে যেতে ইমান নিয়ে যেতে পারে আল্লাহ আল্লাহ সম্পর্ক হয়ে আল্লাহ রহমত মৃত্যুর সময় আমার উপর আপনার উপর হবে জন্মতের অধিকারী হতে পারবো সেই মাদ্রাসা মসজিদ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে কোরআন হাদিস সেই দিন শিক্ষা দেওয়া হয় রসুল যেগুলো দিয়ে গেছে সেগুলোকে আমাদের দুশ্মন আমাদের সেগুলোর সাথে আমাদের দুশ্মনী হতে পারে ওয়াজ নসিহতের সাথে যেখানে শিক্ষা দেওয়া হয় সেটার সাথে আমার দুশ্মনী হতে পারে যেটা ছাড়া আমার জীবন বেকার আমার জীবনের কোনো দাম পারে যে কোরআন হাদিস ব্যতীত যেগুলো দিয়ে গেছে সেগুলো ধরা ব্যতীত যেগুলো সারা যেগুলো সারা ব্যতীত আমার জীবন অমূল্য ফেরুনের সাথে আমার সম্পর্ক হবে সেই শিক্ষা ছাড়া সেই শিক্ষা ব্যবস্থা যেখানে দেওয়া হয় সেই শিক্ষা যেখানে দেওয়া হয় সেটা প্রচার প্রসার যেখানে করা হয় সেই শিক্ষার দিকে তাহলে তবলিগের মাধ্যমে যে ডাকা হয় সে যারা আল্লাহ বলি ওমায় হকান রব্বানি যারা এই রাস্তায় ডাকে শিক্ষা দেয় আমাদেরকে শিকার তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান ওয়াজ নফিয়ত এবং দাওয়াত তবলিক এগুলো আমাদের এগুলোর সাথে আমাদের দুশ্মনী হতে পারবে যদি দুশ্মনী হয় পক্ষান্তর দুশ্মনীটা কাশাতে হবে সেগুলোর উপর ঘিন্না আসলে পক্ষান্তর ঘিন্নাটা কার সাথে হবে আল্লাহ রসুলের সাথে কাশাতে দুশ্মনীটা হলে আল্লাহ রসুলের সাথে দুশ্মনী হবে যে আল্লাহ রসুল নিজের মালিকের সাথে তার সাথে দুশ্মনী হয় সে কি আবার মালিকে তাকে বেতন দেবে চাকরিতে রাখবে যদি আল্লাহ রসুলের শিক্ষা বিরোধিতা আমরা করি ওয়াজ নসিয়ার প্রসার প্রসার করা হয় শিক্ষা দেওয়া হয় সেখানে বিরোধিতা করি মাদ্রাসা মসজিদের বিরোধিতা করি তাহলে তবলিগের বিরোধিতা করি ওলমায় হকান দরবারদের বিরোধিতা করি আল্লাহ হকান ওলিদের বিরোধিতা করি তাহলে আল্লাহকে রসুলের বিরোধিতা করা হলো যে আল্লাহকে রসুলের বিরোধিতা করবে আল্লাহ মালিক সে বন্দাবলী থেকে সে বন্দাবলীর গুণা আল্লাহ তার আমল নামায় নেকি লাগবে না তার গুণা মাফ করবে না তার এবার কবুল করবে না মৃত্যুর সময় সাহায্য রহমত তার চাপা হবে না বেইমান হয়ে যাওয়ার ভয় রয়েছে সেই জন্য আমরা কি মজুমদার সাথে মহব্বত রাখবো নাকি রাখবো না দাউল তবলিগের সাথে মহব্বত রাখবো নাকি রাখবো না ওয়াল মুজিদের সাথে মহব্বত রাখবো নাকি রাখবো না ওলমায় হকান রব্বানি আল্লাহ ওলিদের সাথে হকান রব্বানিদের সাথে যত মহব্বত রাখবো নাকি রাখবো না আমরা তো তাদেরকে জঙ্গিয়া সন্ত্রাসী মৌলবাদ সারি না যদি সাহসী হয় তাদেরকে কোপালটা করা হয়েছে কোপাল থাকা হবে বোঝার জন্য বলতেছি ভালো করে বুঝবো তারপরে চিন্তা করবো কথাটা বোঝা আসতেছে না বললে তার বুঝে পাবে না আল্লাহ ও আমাদেরকে জিম্মাদারিকে বোঝানোর জন্য জবরদস্তি কাহবে ওলমায় কালাম আনতে পারবে না আশা আপনার জিম্মাদারি বোঝানো আমাদের জিম্মাদারি সেজন্য আমরা বুঝাই দিতেছি আপনারা যদি না বুঝেন আপনাদের রাস্তা আপনারা দেন তারা বুঝে আসতেছে তারপরে মৃত্যু সঙ্গে বুঝে আসলে আর কোনো কাজ করবে না সে সময় সময় চাইবেন আল্লাহ সময় দিবেন কথা বুঝে আসছে দুনিয়াতে থাকবো নাকি চলে যাবো কেউ রাখতে পারবে না রাখতে পারবে না দুনিয়া আমার সাথে থাকবে না থাকবে না দুনিয়াকে আমি রাখতে পারবো নাকি রাখতে পারবো না দুনিয়া আমাকে রাখতে পারবে নাকি রাখতে পারবে না সবের উত্তর না না ছাড়া হাঁ দেওয়া সম্ভব তাই ইহুদি হোক তাই খ্রিস্টান হোক তাই হিন্দু হোক চাই বুদ্ধ হোক চাই নাস্তিক হোক চাই মুসলমান হোক সবাই উত্তর না সারা হ্যাঁ কারণ সেখানে গিয়ে কারোর বুদ্ধি আর চলবে না কারোর প্রযুক্তি চলবে না কারোর দার্শনিকতা বৈজ্ঞানিকতা সেখানে চলবে না চলবে চন্দ্রগ্রহ মঙ্গল কথা সেখানে চলবে না দুনিয়াবি শিক্ষা সেখানে খাই পাবে না সেখানে সবাই সেই ধরে যেতেছে আল্লাহ পাক বলছে দুনিয়া থাকার জন্য আমি পাঠানোর জন্য আনার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি যেরকম বিদেশের মা বাবা ছেলে মেয়েদেরকে আবির্ভাব করার জন্য পাঠাই আমিও তোমাদের জন্য একটা বৃহস্ত সৃষ্টি করেছি সে বৃহস্তে দেওয়ার জন্য আমি দিতে পারি কিন্তু আমার একটা নেজাম আছে নেজাম হবে আগে তোমাদেরকে কিছু আমল করাইতে হবে আমার গোলামি করাইতে হবে আর দুনিয়া মজারাতুল আখরা দুনিয়া হলো আখরাতের খেতির জায়গা বলে বিদেশ গেছি কেন আর রোজগার করার জন্য কেন বলে করার জন্য কথাটা বুঝে সেই জন্য আল্লাহ পাঠাইছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে থাকতে পারবো না গেছে আমরা থাকতে থাকতেছি না বহু কিছু করে দেখতে যদিও দেখে এটার সাথে আর মোকাবেলা করা সম্ভব নয় মৃত্যুর সাথে সেই জন্য মৃত্যু যদি আমাদের মৃত্যু হবে এটা যদি আমাদের এ থাকে আল্লাহ আছে সেটা করে কিনা আসবে কারণ কি মৃত্যুর ঘোষণা কে করছে আল্লাহ মৃত্যুর ঘোষণা কে করছে তো যিনি মৃত্যুর ঘোষণা প্রমাণ পাইলাম সেটা অস্বীকার করতে পারি না তদুপ তিনি গোলামী অস্বীকারী আমরা করতে পারবো না তিনি সবকিছু সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক এটা বুঝতে আমাদের জন্য কষ্ট হবে না চিন্তা করিলে জ্ঞানের জন্য এতটুকু কাজ তাই আমরা থাকতে যখন পারবো না যে আল্লাহ পাঠাইছে তিনি যখন আমাদেরকে সীমাবদ্ধ একটা হায়াতের মধ্যে আমাদেরকে দুনিয়াতে থাকার আল্লাহ পাক ব্যবস্থা করছে সে সময়টাকে আমরা নিজের মন মোতাবেক চলি ও মুসলিমদের তরিকায় চলি আমরা হায়াতটাকে ধ্বংস করব না নিজের মন মোতাবেক চলতে ফেরুন মন্দুর কারণ হামান সর্দার আবু জেহেলাবুল্লাহ তাদের পূর্বপুরুষ ও মুসলিমদের তরিকাকে তারা নিয়ে তারা জীবন যাপন করছে আমরা যেন সেরকম পুকুরি জীবন নিয়ে শিরিপুর জীবন নিয়ে আমরা যেন বেদাতের জীবন নিয়ে মঙ্গলা চরিত্রের জীবন নিয়ে আমরা যেন না চলি আল্লাহ পাক খেটি অর্জন করার জন্য পাঠাইছে এই খেটিটা কি অর্জন করব বলে গোলামি করা এটা হলো আখেরাতের খেটি গোলামি করা কি তার গোলামি আল্লাহ এই গোলামিকে আল্লাহ আমি দিনের চালকে খামখা সৃষ্টি করিনি হুদাহুদি সৃষ্টি করিনি একমাত্র আমার গোলামির জন্য সৃষ্টি করছি আমার এবাদতের জন্য সৃষ্টি করছি আই রিয়া করি করি গোলামি করি করি আমার পরিচয় লাভ করার জন্য সৃষ্টি করছি এটা আল্লাহ পাক ঘোষণা দিয়েছে তো মৃত্যু যখন বিশ্বাস করছি এই ঘোষণাকে বিশ্বাস করতে হবে দোনো ঘোষণা কার এবার গোলামি করটা এটা চিনতে হবে গোলামি একটা কি জিনিস যে আয়টা ফুটবার পর আমাকে আল্লাহ আয়টের টুকরা তেলাওয়াত করা তৌফিক দিয়েছে সে আয়টের টুকরা নিতে আল্লাহ বলে গোলামিটা কি বলো ওমান ইউতে এর রসুল আকাফত আসা আল্লাহ বলো আমার হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের অনুসরণ অনুসরণ ফরমাবরদারি তারপর আত আল্লাহ সেটা হলো আমার গোলামি আমার এবাদত সেটা করা ব্যতীত এটার জন্য আমার পরিচয় লাভ হয় রসুলের অনুসরণ অনুকরণের মাধ্যমে তার পরিচয় লাভ হয় আল্লাহ যদি সেটা না করো আমার পরিচয় লাভ করা সম্ভব আমার গোলামি করা সেই জন্য আমরা গোলামি করতে হবে এবার বলে রসুলের অনুসরণ অনুকরণ ধর্মকর্তারি কি করবো যেটাকে আল্লাহ গোলামি বলতেছে এই সবার উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে যে আয়টা আল্লাহ পাক আমাকে তেলাওয়াত করেছে করেছে সে আয়তের মধ্যে আল্লাহ পাক বলতেছে মাতা তুমুর রসুল ফাখুজু ও মা নাহা তোমার দোকান পাও বলে আমার হাবিব তোমাদেরকে যা কিছু দিয়ে গেছে দেখতে বলছে করতে বলছে এগুলো বাধ্যতামূলক ধরো আর করো যুক্তি দিয়ে অবস্থা করে ছাড়িও না ও মা নাহা তোমার দোকান পাও বলে যা নিষেধ করছে বাধ্যতামূলক ছেড়ে দাও এগুলো যুক্তি দিয়ে অবস্থা করে ধরিও না এবার প্রশ্ন রসুলে কি দিয়ে গেল বলে রসুল এক নম্বর কলমা দিয়ে গেছে ইমান দিয়ে গেছে কি দিয়ে গেছে প্রথমে কি দিল আমাদেরকে রসুল আসিয়া দুনিয়াতে আমাদেরকে কিসের দাওয়াত দিয়েছে দিয়ে রসুল আমাদেরকে এটা তো আমরা জানি না জানি এখন তার অর্থ না বুঝলে রসুল আমাদেরকে লাই আহিল্লা বলে কিসের দাওয়াত দিল বলে লাই আহিল্লা আল্লাহর সাথে সম্পর্ক দাওয়াত দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ বলে রসুলের সাথে সম্পর্ক দাওয়াত দিয়েছে লাই আহিল্লা বলে আল্লাহ বিশ্বাসী হওয়ার জন্য দাওয়াত দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ বলে রসুল রসুলকে রসুলের বিশ্বাসে দাওয়াত দিয়েছে রসুল বিশ্বাসী দাওয়াত দিয়েছে বলে বলে আল্লাহ বিশ্বাসী কিভাবে দাওয়াত দিল কিভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করবো তার অর্থ তো বুঝতেছি না বলে লা ইলাহা ইল্লাহ দুটা শব্দ আছে একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ বলে আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে চাও দুইটা শর্ত দুইটা অর্থ না ইহার অর্থ হল অস্বীকার করা ইল্লাহ অর্থ অস্বীকার করা তা আমরা কিছু জিনিসের উপর অস্বীকার করতে হবে কিছু জিনিসের উপর স্বীকার আনতে হবে স্বীকার করতে হবে কিছু জিনিসকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বলো কোন জিনিসকে অস্বীকার করলো কোন জিনিসকে স্বীকার করলো এবার বুঝতে হবে সেটা এবং এক লাখ দু লাখ সত্তর হাজার পয়গম্বর পয়গম্বর যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সবাই মেশক একটাই ছিল সবাই সংগ্রাম একটাই ছিল দুনিয়ার মানব জাতি যিনি ইনসানকে মুক্ত করা বলে রায় আহিল্লাহ বলে সিঁড়ি মুক্ত করে আল্লাহর সাথে সম্পর্ক করো মোহাম্মদুর রসুল্লাহ বলি বেদাল মুক্ত করি রসুলের সাথে সিঁড়ি করা থেকে মুক্ত করে রসুল বাজবান নিয়ে দাও এবার অর্থটা বুঝতে হবে কিভাবে আমাদেরকে অস্বীকার রসুল এবং আহিল্লাহ পয়গম্বরে আমাদেরকে করো কাকে করবো বলে এবাদতের উপযুক্ত উপাসনার মালিক কেহ নাই ইল্লাহ বলে স্বীকার করো এবাদতের উপযুক্ত মালিক একমাত্র কে বলে আমি পয়গম্বর না আমি আমি তোমার পয়গম্বর এক লাখ দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর সাতাশ মাস সাত জমিনের মধ্যে যা কিছু আছে তিন অগ্রিয় বুজুর্গ দরগা খবর আট গাছ বট গাছ তেজু গাছ তুলসী গাছ দরজানি মদালি হস্ত সুন্দর সূর্য আকর্ষণী দিন সেহের দাবি কিছুই এবাদতের উপযুক্ত নয় উপাসনার মালিক নয় ইল্লাল্লাহ বলো এবাদতের উপযুক্ত একমাত্র বলে হে উম্মত স্বীকার করো লা ইলাহা সেজিদার উপযুক্ত কেহ নাই আমি সহ কেহ ইল্লাল্লাহ বড় সেজিদার উপযুক্ত একমাত্র কে লাহা বড় হে উন্নত স্বীকার করো ঋতিক জ্ঞানওয়ালা ঋতিক দাতা কেহ নাই ইল্লাল্লাহ ঋতিক দাতা একমাত্র কে স্বীকার করো লাহা হে উন্নত স্বীকার করো রূপ দেওয়ালা রূপ থেকে মুক্তি দেওয়ালা কেহ নাই ইল্লাল্লাহ স্বীকার করো রূপ দেওয়ালা রূপ থেকে মুক্তি দেওয়ালা কে হে উম্মত অস্বীকার করো ছেলে মেয়ে দেনেওয়ালা না দেনেওয়ালা কেহ নাই ইল্লাল্লাহ ছেলে মেয়ে দেনেওয়ালা না দেনেওয়ালা একমাত্র কে আল্লাহ লা ইলাহা বলে অস্বীকার করো হে উম্মত দড়ি মালিক দড়ি মালিক কেহ নাই ইল্লাল্লাহ বলে দড়ি মালিক দড়ি মালিক স্বীকার করো একমাত্র কে আল্লাহ লা ইলাহা বলে আল্লাহর হাবিব হে উম্মত অস্বীকার করো বলে তোমার জীবনদাতা মৃত্যুদাতা হায়াতদাতা মোদাতা কেহ নাই ইল্লাল্লাহ তোমরা স্বীকার করো জীবনদাতা মৃত্যুদাতা একমাত্র কে আল্লাহ লা ইলাহা হে উম্মত তো স্বীকার করো সুখ দেনেওয়ালা দুঃখ দেনেওয়ালা শান্তি দেনেওয়ালা অশান্তি দেনেওয়ালা কেহ নাই ইল্লাল্লাহ তোমরা স্বীকার করো সুখ দেনেওয়ালা দুঃখ দেনেওয়ালা শান্তি দেনেওয়ালা অশান্তি দেনেওয়ালা একমাত্র কে আল্লাহ লা ইলাহা হে উম্মত তোমরা অস্বীকার করো তোমার হাজত চুরাকারী মুশকিল থেকে রেহাই কেহ নাই ইল্লাল্লাহ তোমার হাজত চুরাকারী মুশকিল থেকে রেহাই একমাত্র কে আল্লাহ স্বীকার লা ইলাহা হে উম্মত অস্বীকার করো তোমাদেরকে ক্ষমতায় বসানো মালিক ক্ষমতা থেকে নামানো মালিক কে নাই তোমরা স্বীকার করো ইল্লাল্লাহ ক্ষমতায় বসানো মালিক ক্ষমতা থেকে নামানো মালিক কে আল্লাহ আল্লাহ বলে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান আমার ইচ্ছায় যাকে চায় আমি ক্ষমতায় বসাই আমার ইচ্ছায় আমি যাকে চায় ক্ষমতার থেকে নামাই যাকে আমার ইচ্ছায় বসাবো দুনিয়ার সবাই চাইলো আমার ইচ্ছা না হলে তাকে নামাইতে পারবে না আমি আমার ইচ্ছায় নামাবো দুনিয়ার সবাই চাইলো তাকে আমার ইচ্ছা না হলে উঠাইতে পারবে না এ ক্ষমতা কার একমাত্র কার লাইলাহা আল্লাহ হাবিব বলে হে উন্মত তো স্বীকার করো ইজ্জত দেনওয়ালা বেজ্জত করেনওয়ালা কেহ নাই ইল্লাল্লাহ বলে তোমরা স্বীকার করো ইজ্জত বেজ্জত একমাত্র কে আল্লাহ বলে ইজ্জু দিল্লু আমি যাকে চাই ইজ্জত দান করি যাকে চাই বেজ্জত করি যাকে ইজ্জত দেব আমার ইচ্ছা না হলে দুনিয়া সবাই চাইলে তাকে বেজ্জত করতে পারবে না আমি যাকে বেইজ্জত করব দুনিয়ার সবাই চাইলেও আমি ইচ্ছা আমার ইচ্ছা না হলে বেইজ্জত ইজ্জত দিতে পারবে না কথাটা বুঝা আসতেছে وتعز من تشاء وتذل من تشاء لا إله হে উম্মত অস্বীকার করো সমস্ত বালাই মালিককে একমাত্র বালাই মালিক কেহ নাই ইল্লাল্লাহ তোমরা স্বীকার করো সমস্ত বালাই মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ বলে বিয়াদিকাল খাইর সমস্ত বালাই আমি আল্লাহর কুকুর করে হাতে আর কারোর হাতে নাই কথাটা বুঝে আসছে বলে হে উম্মত তো স্বীকার করো সর্বশক্তিমান কেহ হয় ইল্লাল্লাহ তোমরা স্বীকার করো সর্বশক্তিমান একমাত্র আল্লাহ আল্লাহ বলে ইন্নাল্লাহ আলা তুমি শাইইন কাদির সর্বশক্তিমান একমাত্র আমি আল্লাহ কেহ হয় তো ক্ষমতার মালিক কে লা আল্লাহ আল্লাহর হাবিব বলে হে উম্মত তো স্বীকার করো তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক সাত আসমান সাত জমিন তার মধ্যে যা কিছু আছে গ্রহ উপগ্রহ তার মধ্যে যা কিছু আছে ফরসাল ফরসালে যা কিছু আছে আল্লাহ সারা যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক তেমনি ইল্লাল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক একমাত্র আল্লাহ স্বীকার করো বলে আগেও ছিল এখনো আছে সামনে থাকবে মৃত্যু আসবে না হাইয়ুল কয়ুম সেরকম কেহ নাই ইল্লাল্লাহ বলে আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে জীবন মৃত্যু আসবে না হাইয়ুল কয়ুম তিনি একমাত্র কে আল্লাহ তিনি কে একমাত্র আল্লাহ লা ইলাহা মাবুদা ইল্লাল্লাহ লা মাসজুদা ইল্লাল্লাহ লা রাযিকা ইল্লাল্লাহ লা لا مانع إلا الله لا ضار إلا الله لا خالق إلا الله لا مالك إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا معشوق إلا الله لا محبوب إلا الله إلى آخر محمد رسول الله এ হলো আরো যা আছে মোটামুটি বললাম কথাটা বুঝে আসতেছে বলে যেগুলোকে অস্বীকার যেগুলোর মালিক কেহ না যেগুলোর উপযুক্ত কেহ না সেগুলোর উপযুক্ত যদি ফিনকে দরগাকে আট গাছ বট গাছ তেজু গাছ তুলসী গাছ গদার কবর চন্দ্রযুদ্ধ আগুন ভারী মূর্তি কোন যদি মনে করি সে সময় শিরিক করা হবে আমি মুশের হয়ে রসুলের আকিদার বাহিরে চলে যাওয়া এক লাখ দু লাখ সত্তর হাজার পয়গম্বরের যে আকিদা আমাদের পয়গম্বর রসুল্লাহ সাল্লামের সেটা আমাদেরকে পয়গম্বরেরা এবং আশির পয়গম্বর আমাদের পয়গম্বর আমাদের আসিয়া এই আকিদায় বিশ্বাসী বানানোর জন্য দাওয়াত দিয়েছে আমরা যদি আশা করে রসুল হই রসুলকে বিশ্বাস করি রসুলকে মানি রসুলের এই আকিদার উপরও আমরা বিশ্বাসের স্থাপন করতে হবে যদি না করি আমরা আশে করে রসুল হইতে মুমিন মুসলমান হতে পারবে আল্লাহ করে বন্ধা আমার আখের পয়গম্বর আমার মাহবুব জানাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে কলমা পড়ায় যেগুলো অস্বীকার করার জন্য বলেছে সেগুলো যদি তোমরা অস্বীকার না করো যেগুলোর উপর তোমাদের স্বীকারোক্তি আদায় করার জন্য বলছে যেগুলোর উপর বিশ্বাস স্থাপন করা হয়েছে সেগুলোর উপর যদি বিশ্বাস স্থাপন না করো অবন্ধা তুমি মুশরেক তুমি কি হইতে পারবে না মুমিন মুসলমান হইতে পারবে না তুমি আমার এবাদতের সাথে ক্ষমতার সাথে কাউকে যদি আমার পার্টনার মানো আমার উপযুক্ত দেহ আছে মানো এবাদত উপযুক্ত মনে করি সেটা উপযুক্ত মনে করি হাজতর মুশকিল পোষা মনে করি দরিদ্র গরিব বানানোর মালিক মনে করি বেহরামকে এনেওয়ালা রক্তে কেসে সেফা এনেওয়ালা মনে করি ছেলে মেয়ে দেওয়ালা না দেওয়ালা মনে করি দৈনিক গরিব বানানোর মালিক মনে করি এভাবে যদি আমরা কাউকে এরকম মনে করি বলে আমার সমতুল্য মনে করা হবে আমার উপযুক্ত কেহ আছে মনে করা হবে সেই সময় তুমি মুশেরিক হয়ে যাবে তুমি শিরিক করে নেওয়া হবে আল্লাহ বলে তো শিরিক দিল্লা আমার ক্ষমতার সাথে কাউকে শরিক করিও না আমার এবাদতের সাথে কাউকে শরিক করিও না যে দাওয়াত শিরিক থেকে মুক্ত করার জন্য আমার পয়গম্বর দিয়েছে সে দাওয়াতের উপর সে আকিদার উপর তোমরা থাকো যদি শিরিক করি ফেল তোমরা যদি শিরিক করো যেগুলো অবিশ্বাস করা হয়েছে ও স্বীকৃতি জানানো হয়েছে সেগুলোকে যদি কেহ সেগুলো উপযুক্ত কেহ কেহ আসে মনে করিয়া তুমি যদি শিরিক করো ইন্না শিরিক আমার জন্ম শিরিকটা হলো আমার কাছে সবচাইতে বড় জরুর তুমি যখন শিরিক করি ফেলছো আল্লাহ তুমি মুশরেক হয়ে গিয়েছো আল্লাহ বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকরা নাপাক বলেন নাফাকের জন্য সৃষ্টি করেছি জাহান্নাম নাপাক জায়গা যারা মুমিন আমার উপর আমার এবাদের সাথে ক্ষমাতের সাথে কাউকে শরীর না করে তারা মুমিন তারা পবিত্র তাদের জন্য সৃষ্টি করেছি জন্ম পবিত্র জায়গা যখন তুমি শিরিক করি মুশরিক মুশরিক হয়ে গিয়েছো নাফাক হয়ে গিয়েছো আল্লাহ যে আমার সাথে শিরিক করছে এবাদতের মধ্যে ক্ষমতার মধ্যে তার জন্য আজীবন হারাম করে দিলাম পবিত্র জায়গাকে হারাম করে দিলাম এই জন্মতে দূরের কথা জীবনে পাবে না তার জন্য ওয়াজিব করে দিলাম জায়গাকে বলে থেকে মুক্তি দূরের কথা মুক্তির কল্পনা জীবনে করতে পারবে না তাহলে আমরা সবসময় যা কিছু প্রয়োজন শুরু দিবে তার কাছে চাইতে হবে মালিক কাকে মনে করতে হবে এবার কাজ করতে হবে সেইটা কাকে করতে হবে দুইটা হোক একটা হোক তো এটা কার জন্য আমরা কি বলি দুইটা আল্লাহর জন্য একটা বন্ধার জন্য একটা করতে পারে আল্লাহ একটা করতে পারে এ কথা বলবে যে বন্ধার দিলের খবর জানে সেজন্য ফেরাওয়াত চলতে আমরা কোরআন তেরাওয়াত করি কিনা কোরআন তেলাওয়াতে যখন তেলাওয়াতে চলতে আসে আমরা চলতে দুটা দিন একটা দিই আল্লাহ বন্ধা তেলাওয়াত দিয়ে আমি তোমাকে বুঝেছি যে একটো আমার জন্য নামাজের দুটো আমার জন্য একটো কোনো বন্দার জন্য হতে পারে না সৃষ্টির জন্য দুটো কোনো বন্দা সৃষ্টির জন্য একটা করলো মুশরেক হইলো দুটা করলো আমি ব্যতীত তাহলে যদি একটা করো তাও মুশরেক দুইটা করলেও কি হয়ে যাবে মুশরেক হয়ে যাবে তা আমরা মুশরেক হইতে পারবেন না মোমেন হইতে পারবে তাহলে একটা হোক দুটা হোক সেটা কাকে বলবো বুঝি নিতে হবে এই দাওয়াত দিয়ে যেতে হবে মোহাম্মদ মুস্তফা এটা বলে আল্লাহ বিশ্বাসী হয়ে যাবে দুই নম্বর মোহাম্মদুর রসুল্লাহ এটা বলি রসুলের উপর বিশ্বাস স্থাপন করলাম রসুলের উপর কিভাবে বিশ্বাস স্থাপন যাবে বলে আমি ইমানে আছি হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার প্রেরিত রসুল দূত রসুল দুধ রসুল মানে দুধ বাংলাতে দুধ বলে দুধ মানে বার্তা বাহক দুধ মানে বার্তা বাহক খবর বাহক বলে রসুলের দুধ কেন বলল বলে আল্লাহ আমাদেরকে গোলামীর দেহ গুণ দিয়েছে গোলামিটা কেমনে করবো এই গোলামি কেমনে করবো এই বার্তাটা নিয়ে রসুলকে ফাটাইছে সেজন্য রসুলকে কি বলে দুধ এই বার্তাগুলো কি বলে কোরআন হাদিস বার্তাগুলো কি কোরআন হাদিস এই কোরআন হাদিসকে শরীয়ত বলা হয় কথাটা বোঝা আসতেছে এবার আমি ইমানে আছি হজর মোহাম্মদ মুস্তফা সাল্লামের কাছে হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ তালার প্রেরিত রসুল তিনি আল্লাহ তালার হাকাম শরীয়তের নিয়ে এসেছে কোরআন হাদিস সব সত্য স্বীকার করলেন কথাটা বুঝে আসতেছে এবার এটা উনি রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছি এখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন হয়েছে রসুলের উপর বিশ্বাস স্থাপন হয়েছে বলে আর কিসের উপর আমরা ইমান এনেছি কোরআন হাদিস আমাদেরকে আর কিসের করে ইমান আনার জন্য বলছে বলে আল্লাহর ব্যতীত এক লাখ দু লাখ চব্বিশ হাজার টাকা বান্ধব যেগুলো দুনিয়াতে আল্লাহ পাঠাইছে সব সত্য করিলাম বলে আল্লাহর হাবিবের শরীয়তের হোক কোরআন কোরআন যেগুলো আল্লাহর হাবিবের মাধ্যমে ফাটাইছে এগুলো সত্য স্বীকার করিলাম বলে এক লাখ দু লাখ চব্বিশ হাজার কোরআনের উপর আসমান কিতাব সহিবা যা নাজল হয়েছে সেগুলো সত্য স্বীকার করিলাম কথা আসতেছে তারপর যত ফেরস্তা তা সব সত্য স্বীকার করিলাম তারপরে যদি আমরা বিমা নিয়ে দুনিয়া থেকে কবরে যাই কবরে আজাব হবে বলে এই আজাবটা সত্য স্বীকার করলাম কবরে আজাব এবং কবরের মধ্যে আমাদের তিনটা প্রশ্ন উত্তর হবে এই প্রশ্ন উত্তরটা সত্য স্বীকার করলাম এবং আমরা মৃত্যু করে কেয়ামতের ময়দানে পুনরায় আমাদেরকে আল্লাহ জীবিত করবে এটা সত্য স্বীকার করলাম বলে কেয়ামতের দিবস কায়েম হবে এটা সত্য স্বীকার করলাম কেয়ামতের দিবসে আমাদের হিসাব নিকাশ আল্লাহ পাক নিবে এটা সত্য স্বীকার করলাম তারপর আমরা সংসারা খারত হবে এটা সত্য স্বীকার করিলাম বৃহস্ত সত্য স্বীকার করিলাম নাম সত্য স্বীকার করিলাম তো দিনের পালাই বুড়াই যাহা কিছু হয় আল্লাহ থেকে হয় এটা সত্য স্বীকার করিলাম এই সবগুলোর উপরে যখন আমরা বিশ্বাসে স্থাপন করেছি আমরা মোমেন মুসলমান হয়ে গেলাম এই ইমানটা আল্লাহ রসুল সমস্ত পয়গম্বর এবং কোরআন হাদিসা আমাদেরকে দিয়েছে এটা প্রথম আমাদেরকে আল্লাহ হাবিবি দিয়েছে কথা বুঝে আসতেছে এরপর আমাদেরকে আল্লাহ হাবিব আসিয়ে দিয়েগুলো বলে ইমানের আগে কোন এবাদত কবুল হবে না সেজন্য কাহার যদি ইমান না থাকে সিরিক করে সে যদি সত্তর বছর মসজিদের ভিতর প্রবেশ করে থাকে বাইর না হয় ইমান থাকে না সিরিক করে ইমান নাই সে সত্তর বছর মসজিদের উপর কাটানোর ফলক তারপর আর মুশ্রেক হয়ে দুনিয়াতে যেতে হবে সে মোমেন আর মুসলমান হয়ে যেতে পারবে না কারণ এবাদত কবুল হওয়ার জন্য আগে কি শর্ত ইমান আগে কি থাকতে হবে এবার ইমান আমার করছে ইমানের দাওয়াত দিয়েছে তারপরে কিসের দাওয়াত দিতেছে বলে নামাজ পড়ো তারপর কিসের দাওয়াত দিয়েছে বলে ইমান মুসলমান নরমানের জন্য তারপর নামাজের দাওয়াত বলে নামাজ সর্বস্তর মুসলমান নরমানের জন্য তারপর কিসে বলে রোজা রোজা সর্বোত্তর মুসলমান জন্য যার উপর হয়েছে তার জন্য বলে হ্যাঁ হজ যার উপর হয়েছে তার জন্য রসুল আর কি দিয়ে গেছে আমাদের দিয়ে গেছে দিয়েছে ইস্তেফার দিয়েছে আর কি দিয়েছে হালাল আয় উদ্ধার করা হালাল খাওয়া আর কি দিয়েছে আমাদেরকে করা থেকে নিষেধ করে দিয়েছে দুকাবারি জোরম করে আয় উদ্ধার নিষেধ করে দিয়েছে কথা বুঝে আসতেছে আর কি দিয়ে গেছে আল্লাহর হাবিব দুকাবাজি জুলুম মানুষের নষ্ট করা থেকে নিষেধ করেছে এগুলো দিয়ে গেছে আর কি দিয়ে গেছে আমার মা তো এটা হয়েছে সংসদ এটি মৃত্যু পর্যন্ত শুরু হয়ে আছে প্রত্যেকটা জীবনী আদর্শ আমাদেরকে দিয়ে গেছে ঘরে কেমনে ঢুকবো কেমনে বাইরে থেকে রাস্তা দিয়ে কেমনে চলবো এসব দিয়ে গেছে বাজারে কেমনে ঢুকবো এটাও দিয়ে গেছে ব্যবসা কেমনে করবো এটাও দিয়ে গেছে আমরা কিনবো কেমনে আমরা কেনাকাটা কেমনে করবো এটাও দিয়ে গেছে বিবাহ সাথী কেমনে করবো ছেলে মেয়েদেরকে কেমনে করাবো এমনিতেও রসুল দিয়ে গেছে আমরা জমিদারি কেমনে করবো এই নীতিও দিয়ে গেছে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী হক কেমনে আদায় করবে এটাও দিয়ে গেছে মা বাবা ছেলে মেয়ে ছেলে মেয়ে মা বাবার হক কেমনে আদায় করবে এটাও দিয়ে গেছে মা ভাই বোনের ভাই বোনের হক কেমনে আদায় করবে এটাও দিয়ে গেছে পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী হক কেমনে আদায় করবে এটাও দিয়ে গেছে ইস্টুয়াগানা ইস্টুয়াগানা হক আদায় করবে এটাও দিয়ে গেছে মালিকের কর্মচারী কর্মচারী মালিকের হক আদায় করবে এটাও দিয়ে গেছে বলে আমি সরকারি মাধ্যমে কেমনে করবো এটাও দিয়ে গেছে আমি মেম্বারি চেয়ারম্যান কেন্দ্র করবো এটাও শিখতে দিয়ে গেছে এমপিপি মন্ত্রীকে কেমনে করবো এটাও শিক্ষা দিয়েছে প্রেসিডেন্টকে কেমনে করবো এটাও শিক্ষা দিয়েছে বিচার কেমনে করবো বিচার ব্যবস্থা কেমনে কায়েম করবো এটাও দিয়ে গেছে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারকে কেমনে পরিচালনা করবো এটাও রসুলে দিয়ে গেছে আমরা কন্ট্রাক্টারি মিস্ত্রি কেমনে করবো বলছিলাম না সেটাও নিয়ে গেছে আমরা চাকরি কেমনে করবো সেটাও নিয়ে গেছে জল লেহা বাকি কেমনে করবো এটাও নিয়ে গেছে আমরা ড্রাইভারি ম্যাপারি জাইলেগি হাইলেগি দুনিয়াতে যা আছে সব নীতিকে দিয়ে গেছে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় বলে আমরা কাপড় চোপড় কেমনে গায়ে দিব কেমনে করবো এই নীতিও রসুল দিয়ে গেছে জুতা মোজা কেমনে পরিধান করবো কেমনে করবো এটাও দিয়ে গেছে আমরা লোকগুলো কেমনে থাকবো এটাও দিয়ে গেছে খানা কেমনে খাবো কেমনে উঠবো কেমনে বসবো এটাও দিয়ে গেছে পাখনা বসতে হবে কেমনে ঢুকবো কেমনে পায়ে যাবো এটাও দিয়ে গেছে নিদ্রা কেমনে যাবো নিদ্রা থেকে কেমনে উঠবো সেটাও দিয়ে গেছে আমরা খাওয়ার সময় হাতে যখন খানা লাগে সে সময় কেমনে হাতকে পরিষ্কার করে আমরা চুষিয়ে খাবো সেটাও শিখতে দিয়ে গেছে বর্তমানকে আমরা কিভাবে রাখবো মুসিয়া খাবো নাকি অর্ধেক অর্ধেক খানা রাখি দিব সেটাও রসুল দিয়ে গেছে কথাটা আসতেছে আমরা খানা কেমনে খাবো কোন হাতে খাবো কোন হাতে দেবো কোন হাতে নেবো এটাও দিয়ে গেছে কিন্তু আমরা সব কিছু বলে গেছি তাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে স্বয়ং সম্পূর্ণ পয়গম্বর বলে রসুলের পর স্বয়ং পরিপূর্ণ শরীয়ত আদল করেছে জীবন ব্যবস্থা আদল করেছে অন্যান্য পয়গম্বর স্বয়ং সম্পূর্ণ না কাহার উপর জীবনী শরীয়ত সারানা আটানা বারো আনা এরকম আদল করেছে কিন্তু স্বয়ং সম্পূর্ণ শরীয়ত জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা সামাজিক ব্যবস্থা সব কিছু আদল করেছে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এখন আমাদের পয়গম্বর স্বয়ং সম্পূর্ণ পয়গম্বর এবং স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে আসছে এটার জন্য নারাজ না খুশি নারাজ না খুশি দিল থেকে বইতেছে না মুখ থেকে বইতেছে তো খুশি হলে খুশির প্রমাণ কি আমাদের পুরো জীবন মোহাম্মদুর রসুল্লাহ তরিকা হইতে হবে যদি না হয় ওই কি আমার এই সবগুলো হল মিলে গোলামি বিশেষকে এবাদতের নাম গোলামি না কতগুলো মৌলিক এবাদত আছে আর কতগুলো এখন আপনি জিম্মদারি অনুযায়ী আছে আর কতগুলো শারীরিকভাবে আছে কতগুলো পারিবারিকভাবে আছে কতগুলো সামাজিকভাবে আছে কতগুলো রাষ্ট্রীয়ভাবে আছে কতগুলো মাল দৌলত হিসেবে আছে শারীরিক এবারত মাল মালি এবারত সব কিছু একমাত্র রসুলে দিয়ে গেছে এখন রসুলের সেই দিন দেখি যদি আমরা অবলম্বন করি শূন্য গোলাম তার হব সব মিলে তার গোলামি সব মিলে তার গোলামি শূন্য আল্লাহর গোলাম হব যদি সেরকম না করি কিছু করলাম কিছু ছাড় দিলাম হুজু নামাজটা করি রোজাটা রাখি হজটা করি যথারাখি ভালো বলে এগুলো না করলে আমাদের অসুবিধা আগুলো না করলে অসুবিধা কি সেটা রসুলো বলে দিতেছে বলে আল্লাহ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম ওয়া কুল্লুকুম মাসউলুন আন أو كما قال عليه الصلاة والسلام হে আর উম্মতের উম্মতের নর নারী বেহস হয়ে জীবন যাপন করিও না অলসতা করে জীবন যাপন করিও না আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছে আমাদের ইচ্ছা চলার জন্য না ইহুদি নসরা হিন্দু অর্জুন নাস্তিকদের চরিত্র নিয়ে জীবনী নিয়ে থিওরি নিয়ে চলার জন্য না আমাদেরকে আল্লাহর ইচ্ছা পূরণ করার জন্য দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইচ্ছা হলো আল্লাহর গোলামি করা এই গোলামি তাকে বলে বলে আমি মোহাম্মদ রসুল্লাহ উপস্থিত হবে তোমার যদি না করো সেই সময় ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা উত্তর দিতে পারবে না ধরা ভুল যাবে সেদিন বাধা কোন উপায় হবে না সেদিন কেউ কাউকে এই হিসাব থেকে বাঁচাইতে রক্ষা করতে পারবে আমরা যে আল্লাহর মুখোমুখি হব এটার উপর বিশ্বাস আছে কিনা যদি থাকে মালিক বলে আমি হিসাব নেব আমাদের তাকে মহাব্বত করি আমরা মহাপতের মোহামলা কি তাকে মহাপত করে তার কথা বিশ্বাস করা দুনিয়াতে মহব্বত ছাড়া কাহার কথা কেহ মানে না কাহার কথা কেহ চলে না মহব্বত সৃষ্টি হইলে মানে আর চলে কথা বুঝে তো যখন মহব্বতের দাবি করছি আশেকের দাবি করছি তাহলে আশেকের মহব্বতের প্রমাণ কি বলে রসুলের দাম বলতে সেটা বিশ্বাস করা সেটাকে নিজের জীবনী বানানো এখন রসুল বলতেছে বলে আমাদের ময়দান হিসাব নিবে এটা সত্য মনে করতে হবে না মিথ্যা মনে করতে হবে যদি সত্য মনে করি আমাদের ভূমিকা না আছে খাইতেছে সুদ ঘুষ বলতেছে মিথ্যা কথা দিতেছে ধোকা করতেছে হকনষ্ট করতেছে জুলুম দোস্ত আবার সারতেছি নমাজ সারতেছি হক সারতেছি দকা এক অপর হক এক অপর নষ্ট করতেছি মা করতে পাওয়া পর্যন্ত রসুলের তরিকা নাই পরিবারকে দাবা বানিয়ে ফেলছি গরমের কোরআন নাই ও দোস্ত আমার জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে রসুলের তরিকা নাই আমি যে হিসাবগুলো দিতে হবে এটা এটার উপর যদি বিশ্বাস থাকে আমি সরকারি মাধ্যমে যে এই হিসাবটা আল্লাহ নিলে আমি এই সমাজের হক আদায় সমাজের হক যদি আদায় করতে চাই মোহাম্মদুর তরিকা ব্যতীত শরীয়তের তরিকা ব্যতীত আমি যত চিন্তা ভাবনা করি হক আদায় করি কিন্তু রসুলের তরিকা ব্যতীত হক আদায় করা সম্ভব না মেম্বারে চেয়ারম্যান এমপিগিরি মন্ত্রীগিরি প্রেসিডেন্টগিরি ভিসেরগিরি যত কিছু আছে জিম্মেদারি এই সব কিছুর কুন্তনু কুন্তনু হিসেব আল্লাহ পাক নিবে সেই জন্য উমর ফারুক রবি আল্লাহ তালাহু বলতেছে আমার শাসন আমার একটা কুত্তাও যদি উপবাস থাকে কেমতের ময়দানে আমি উমর জবাব দিতে পারবো না সেই জন্য ওনারা ঘুম আসা নাই রাত্রে রাষ্ট্র পরিচালনা করতেছে রাত্রে এলাকায় এলাকায় মানুষরা সুখে আছে না দুগে আছে মানুষরা সুখে আছে না দুগে আছে সহজ কিছু রাত্রে হাঁটিয়া হাঁটিয়া দেখতো আমাদের তো ঘুম আছে হত্যা মানুষ কোনো কাহে কাহার জোর করতেছে কেহ কাহকে দুটা দিতেছেনি কোনো কাহকে নিরহ মানুষকে কেহ কোনো কোনো কষ্ট দিতেছেনি কোনো সারা ঘুরিয়া ঘুরিয়া দেখতো কারণ তাদের ভয় ছিল কেমন ময়দানে হিসাব নিবে আল্লাহর হাবিব বলছে আল্লাহ বলছে আল্লাহ রসুল বিশ্বাস স্থাপন হওয়ার কারণে একই বসার কারণে ওনাদের কথার উপরে তাদের মহাব্বত ভালোবাসা একই বসিয়ে দিয়েছিল সেই জন্য ওই কথার উপর জিন্দগি কাটাইয়েছে ওই কথার উপর থাকার জন্য আপ্রাণ চেষ্টা করিয়া গিয়েছে আল্লাহ দরবারে কামিয়া কামিয়া হক আদায় করতে পারার মতো তৌফিক আল্লাহ থেকে খুঁজিয়ে নিয়েছে কিন্তু আমরা বলতেছি কি আমরা বুঝতেছি বেহস্ত করবে আমি পয়সা দেবো আমার ছেলে মেয়েরা পয়সা দেবে আমরা কি ঢুকে যাবো এটা নানার বাড়ি আর খারাপ বাড়ি না এটা নানার বাড়ি আর খারাপ না আল্লাহ হাবিব বলতেছে আল্লাহ রহমত ব্যতীত কেহ জন্মতে প্রবেশ করতে পারবে না তখন আম্মাজান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বৃহস্পতি প্রবেশ করতে পারবেন না বলে হ্যাঁ আল্লাহর রহমত ছাড়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বৃহস্পতি প্রবেশ করতে পারবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ আল্লাহ আমাকে রহম করবে আল্লাহ আমাকে তো যারা চব্বিশ ঘন্টা এবাদত করে তারও আল্লাহ রহমতের উপর ভরসা রাখতে হয় আমি সবসময় নিজের জীবন যাপন করতেছি ও মুসলিমদের সমাজ দরবারে হক আদায় হয়েছে এভাবে হক আদায় হয়েছে এটা গর্ব কেমনে এটা গর্ব কেমনে জুলুম করি হক নষ্ট করি কেমন ময়দানে আল্লাহ রহমতুল উপর করবো আল্লাহ আমি বন্ধ হক মাফ করবো না বন্ধার হক যতক্ষণ আদায় করা না হবে সে হক আমি মাফ করব না গুণা করছো আমার আমার নাফরমান করছো হয়তো নমাজ কথা করছো ভরি দিছ হয়তো তুমি কোনো একটা নাচ গান বাদ্যবাদনে লিপ্ত হয়েছো বুঝি গিয়ে বুঝা আসার পর তবা করেছো হয়তো না বুঝিয়া জেনা করেছো বুঝিয়া তদা করে ফেলছো অবন্ধা তবার সাথে সাথে আমি গুণা মাফ করে তোমাকে বন্ধা হিসেবে গ্রহণ করবো কিন্তু মানুষের হক যদি তোমার সৃষ্টির হক যদি তুমি নষ্ট করো সেই সময় এ হক যতক্ষণ আদায় করা না হবে এ হকের গুণা আমি মাফ করবো না কেমতের ময়দানে তোমার এবাদত হকদারকে দিয়ে হকদার গুণা তোমাকে দিয়ে তোমাকে আমি জাহান নামে নিক্ষেপ করবো আল্লাহ আমি ইনসাফ দেওয়া তাহলে গবরা ইনসাফ করবো না ভোগ লাগছে বৃহস্পতি আমার পানির পিপাসা লাগছে আমার ইমান নিয়ে যাব পিপাসা লাগছে আমার বেহস্তে যাওয়ার বেহস্তে থাকার পিপাসা লাগছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে হস্ত ধরে পানি পান করব কিয়ামতের ময়দানে পিপাসা লাগছে আমার দোস্ত আবার জন্মতে রসুলের সাথে থাকবো পিপাসা লাগছে আমার রসুল বলে তুমি যদি আমার সাথে আমার সাথে গৃহস্থে থাকতে চাও হস্ত ধরে পানি পান করতে চাও দুস্থ আবার তুমি যদি পার হইতে চাও তুমি যদি জন্মতে থাকতে চাও কলমা নিয়ে যাইতে চাও তাহলে মানুষের হক আদায় করো আমি যেটা বলছি সেটা আদায় না করলে আমি পয়গম্বর এ হকদারে হক তুমি নিয়ে আসলে তোমার জন্য সুপারিশ করতে পারবো না এটার মালিক আমি না এটা কার অবস্থায় থাকবে আল্লাহ তো এভাবে প্রত্যেকটা জিনিস রসুল দিয়ে গেছে কিন্তু আমরা মানতেছি না আমরা করতেছি না এখন কি আমরা রসুলকে দিলাম না করলাম রসুল স্বয়ং সম্পূর্ণ পয়গম্বর আমি রসুলের নীতি না মন যেভাবে চাই সেভাবে চলতেছি এই কথার প্রমাণ করতেছি রসুলের জীবন নিয়ে শান্তি আছে না সমাজ চলে না রাষ্ট্র চলে না দুনিয়া চলে না অথবা রসুলের জীবনী এই কাজের মধ্যে পাওয়া যাইতেছে না জন্য আমি বুঝি বুঝি করতেছি অথবা ইহুদি মাসেরা হিন্দু বৌদ্ধ নাস্তিকদের তরিকা নিয়ে জীবন দাহন করতেছি এটা দিয়ে প্রমাণ করতেছি রসুলের জীবনে দুনিয়াদারি হবে না ও মুসলিমদের তরিকা লাগবে অথবা রসুলের জীবনী অসম্পূর্ণ সেই জন্য কাজগুলো করার জন্য ও মুসলিমদের তরিকা লাগতেছে দুটাই রসুলকে বিরোধী করা হলো কোন অবস্থায় এই কথা বুঝায় রসুল অসম্পূর্ণ এই স্বয়ংসম্পূর্ণ পয়গম্বরকে যে মাতইতে পাঁচ চরিত্র দিয়ে যে চুলোইতে সংসদের চরিত্র দিয়ে যে এই হইতে মৃত্যু পর্যন্ত জীবনে দিয়ে রসুলকে খাটো করে অসম্পূর্ণ প্রমাণিত করে দুস্থ আবার রসুলকে বেজ্জত করল যে ইজ্জতওয়ালা রসুলকে যে বেজ্জত করবে দুনিয়া তার দুনিয়াতেও তার বেজ্জতি মৃত্যুর সময় তার বেজ্জতি কবরও তার বেজ্জতি হাসান নতর ফুলসরাতও তার বেজ্জতি বেজ্জতির জায়গা জাহান্নাম ঠিকানা ব্যতীত ইজ্জত পৃথিবীর জন্মতে ঠিকানা হবে না দুনিয়াতে শান্তি পাওয়া সম্ভব হবে না মিছিল মিটিং দিয়ে শান্তি আসবে না দুষ্ট আবার হরতাল দিয়ে শান্তি আসবে না গাড়ি চালানো বাড়ি চালানোর মাধ্যমে শান্তি আসবে না শান্তি আসবে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ দা দা দিয়েছে স্বয়ং সম্পূর্ণ জীবন দেখুন স্বয়ং সম্পূর্ণ জীবনের মধ্যে মাথাতে পা ঢুকাই দেব চুল হয়েছে সংসদ পর্যন্ত ঢুকাই দেব এই যে মৃত্যু পর্যন্ত প্রত্যেক পদমান নিঃশ্বাস ঢুকাই দেব দেখব যে দুনিয়াতে শান্তি আসি গেছে কারণ তাকে দুনিয়ার সম্পূর্ণতা হলো রসুলের জীবনী আর কিছু নয় কথা বুঝে আসতেছে দুনিয়ার সম্পূর্ণতা কিসের পর রসুলের জীবনের উপর সমস্ত সৃষ্টি শান্তি ভাই কোন সময় যখন রসুলের তরিকায় মানব জাতি চলা আরম্ভ করে সেই সময় শান্তি ভাই শুধু রসুলের তরিকায় শান্তি ভাবে সেটা কেমনে হবে বুঝাই দাও তাহলে আপনি একথা বুঝাই দেন আপনার কাছে জল উঠছে ট্যাবলেট খাইলে জল জ্বর হয় ট্যাবলেটে দেখাই দিতে হবে ক্যাপসুল খাইলে জল যায় এটা কেসুলে দেখাই দিতে হবে আপনি কোনোদিন ডাক্তারকে সেরকম বলছেন ডাক্তারের কথার উপর বিশ্বাস করি ক্যাপসুল খাইছেন ট্যাবলেট খাইছেন সিরাপ খাইছেন আপনার জ্বর কমে গেছে কমছে কিনা রসুলের তরিকায় চলা আরম্ভ করো দেখবে যে অশান্তি এমনি এমনি চলে যাবে যেরকম ট্যাবলেটের মধ্যে সেবা রয়েছে এরকম রসুলের শূন্যতের মধ্যে অশান্তি মুক্ত জীবন রয়েছে কথাটা বুঝে আসতেছে সেই জন্য রসুলে কি বলে قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين হে আমার উম্মতের নানারি অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ তোমাদের মধ্যে আল্লাহ রসুলের মহাব্বত তোমাদের ছেলে মেয়ে থেকে বেশি না হবে তোমাদের মা বাপ থেকে বেশি না হবে তোমাদের স্বামী থেকে বেশি না হবে তোমাদের স্ত্রী থেকে বেশি না হবে বলে ও তোমাদের গর্ব রয়েছে না তারা প্রতিবেশী অন্যান্য মানব জাতি থেকে যতক্ষণ পর্যন্ত রসুলের মহব্বত বেশি না হবে আল্লাহর মহব্বত বেশি না হবে ততক্ষণ পরিপূর্ণ মোহামেন মুসলমান হইতে পারবে না যতক্ষণ পরিপূর্ণ মোহামেন মুসলমান হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে মুসলমানের উপর ইসলামী হুকুমত আসবে না মুসলমান ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে সেজন্য ইমানকে সব কিছু ক্ষমতা থাকে দুনিয়াতে আল্লাহ যা সৃষ্টি করছে এগুলো থেকে আল্লাহ রসুলের মহব্বত বেশি হইতে হবে বেশি হয়েছে সেটা প্রমাণ কি সেটা কেমনে বুঝবো আল্লাহর হাবিব বলে قال قال رسول الله صلى الله عليه وسلم من احب সুন্নতি যা যে আমার সুন্নতকে মহব্বত করল তার মাথার দিকে দেখলে আমার সুন্নত তার চেহারার দিকে দেখলে আমার সুন্নত তার লেবাস পোশাক আমার তরিকা মোতাবেক তার কাপড় চোপড় খোলা পরিধান করা আমার তরিকা রাস্তা দিয়ে হাঁটা আমার তরিকা তারপরে ঢুকা বাইর হওয়া আমার তরিকা সে বাজারে ঢুকা আমার তরিকায় হয় সে ব্যবসা করা আমার তরিকায় হয় সে কেনাকাটা করা আমার তরিকায় হয় সে পরিবারকে আমার তরিকায় চলায় ঘরের মৃত্যুর পর্দা লুকায় সে নাচ গান বাদ্যবাজনা ডোল ডগরকে পরিত্যাগ করে সে দুষ্পা সুদগুষকে পরিত্যাগ করে মিথ্যা কথাকে পরিত্যাগ করে জুলুমকে পরিত্যাগ করে হক নষ্ট করাকে পরিত্যাগ করে সে দুষ্পা সরকারি মন্ত্রী আমার তরিকায় করে মেম্বারি চেয়ারম্যান আমার তরিকায় করে এমপি মন্ত্রী মন্ত্রীগিরি আমার তরিকায় করে প্রেসিডেন্ট প্রেসিডেন্টগিরি আমার তরিকায় করে বিচার ব্যবস্থা আমার আমার তরিকায় করে সে ডাক্তারি মাস্টারি ইঞ্জিনিয়ারগিরি পরিচালনা আমার তরিকায় করে সে কন্ট্রাক্টারি মিস্ত্রিগিরি আমার তরিকায় করে সে জয়লেগিরি হেলপারিগিরি আমার তরিকায় করে ড্রাইভারগিরি মেয়াতরগিরি জাইলেগিরি হাজলেগিরি আমার তরিকায় করে সে খানা পিনা খায় উঠে বসে সব আমার তরিকায় করে সে বাজারে দোস্ত আবার নিদ্রা যায় নিদ্রাতে পৌঁছে আমার তরিকায় করে ঢুকে বাইর হয় আমার তরিকায় করে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী হক আমার তরিকায় হয় সে দুষ্ট আবার মা ছেলে মেয়ে ছেলে মেয়ের হক মা হক আমার করে হক আদায় করে সে কর্মচারী মালিকের মালিকের কর্মচারী হক আমার তরিকায় আদায় করে প্রতিবেশী প্রতিবেশী হক আমার তরিকায় আদায় করে যে দুষ্ট হক আমার তরিকায় করে মুসলমান মুসলমানের হক আমার তরিকায় আদায় করে মানুষ মানুষের তরিকা আমার আমার হক আমার তরিকায় আদায় করে এইরকম করে মা করিতে ফাঁসুল মৃত্যু পর্যন্ত হায়ার জন্য আমার আমার শূন্যতের যাবে আমি না দিয়েছে সেগুলোর উপর ঢুকে দিবে না সে নিষেধ করছে জীবন থেকে সেগুলো বাইর করে দেবে বলে পাপাত আহাব্বানি সে বাস্তবে আমাকে মহাব্বত করলো ওয়ামান আহাব্বানি যে বাস্তবে আমাকে মহাব্বত করলো তার মাই তুই জান না এই নরনারী আমার সাথে জন্মতে প্রবেশ করবে আমরা জন্মতে প্রবেশ করতে চাই কিনা চাই আমার মাথায় মদিনা আসবে কিনা মদিনার জীবনী আসবে কিনা টুপি আমার চেহারা মদিনার দাঁড়িয়ে আসবে কিনা আমার মা তো হইতে পা রসুলের তরিকে আসবে কিনা আমার চুল হইতে সংসদ পর্যন্ত রসুলের তরিকে আসবে কিনা আমার এই মৃত্যু পর্যন্ত পুরো হয়ে আছে প্রত্যেক কতমান নিঃশ্বাস রসুলের তরিকা হবে কিনা যদি না হয় তাহলে বুঝি রাখো ওলমায় গ্রামকে গালি দিয়েছো মাদ্রাসাকে গালি দিয়েছো ওয়ালনসিয়কে ঘৃণা করেছো দাওয়াত তবলিকে ঘৃণা করেছো আল্লাহ বলিতে সৌবতকে তোমরা সারিয়া দিয়েছো জঙ্গিয়ার সন্ত্রাসে আস্তানা এই শূন্য শিকানোর মাদ্রাসাকে তোমরা বানায়েছো মৌলবাদী যারা এই রসুলের তরিকা তোমাদেরকে চালাইয়ে জন্য আমার জন্য দাওয়াত দিতেছে তাদেরকে মৌলবাদী জঙ্গিয়ার সন্ত্রাসী বলেছো আপনি কলমা নিয়ে যাওয়ার মধ্যে কি হইবে বুঝা আসতেছে সেই সময় বুঝা আসবে করে কলমার মালিককে আমার শক্তি আমার ক্ষমতায় কলমা বাইর হবে না আল্লাহ রহমতের দয়া লাগবে জবান মালিক আমি না সেই জন্য যাকে বোবা বানিয়েছে তার ইচ্ছা সে কথা বলতে পারে না আর কাহোর ইচ্ছা হলে তার মুখ তুলতে পারে না পারে আল্লাহ তাহলে বানিয়ে তোমাকে কথা বলার শক্তি দিয়ে কথা প্রমাণ করতেছে আমি একজন আল্লাহ আছি মানুষের মধ্যে এখন সবাইকে সবাই কথা বলার শক্তি সবাই অর্জন করা ক্ষমতা মানুষের মধ্যে নাই বোবা বানাইলে তাকে কথা যাকে বোবা বানাই সে কথা বলতে পারে না যাকে কথা বলার তো সে কথা বলতে পারে যখন হয়ে গেল সত্তর বছর আশি বছর কথা বলেছিলাম আশি বছর কথা বলেছিলাম হঠাৎ করে একদিন প্যারালাইসিস হয়ে জবান বন হয়ে গেল বন্ধা কথা বলতো যে সেটা আমি বলাইছিলাম আমার ইচ্ছা হয়ে আমার পরিচয় লাভ করার জন্য পরিচয় তুমি আমার পরিচয় লাভ করার জন্য তুমি তোমাকে আমি স্মরণ করাই দেওয়ার জন্য কথা বলার মালিক তুমি না কথা বলাইছিলাম আমি আজকে প্যারালাইসিস যে তোমার মুখ বন্ধ করে তুমি দেখো কথা বলতে পারো কিনা তোমার শক্তিতে তোমার কথা বলা নাই তিরিশ বছর বয়সে প্যারালাইসিস হয়ে গেল বিশ বছর বয়সে প্যারালাইসিস হয়ে গেল যে হাতটা তুমি নেড়ে নেড়ে দুনিয়াকে তুমি কি করেছিলে না চাইছিলে যে হাতে কত মানুষকে তুমি ঘুষা দিয়েছিলে তাপ করে দিয়েছিলে আঙ্গুল তুলে মানুষকে বসাইছো উঠাইছ সেই হাত পা তোমার নয় তোমার হুকুমে চলা নাই হাত পা চলে আমার হুকুমে তোমার হুকুমে চললে এই হাত পা ফেলে বন্ধ হয়ে যাইত না তখন এটা করলে একজন আছে মানুষের ক্ষমতার জমি গরিব বাংলা মাল গরিব থাকতো দুনিয়া থেকে অসুস্থ অভাব গরিব থাকতো না সব ধনী হয়ে যেত সুস্থতা মানুষের ক্ষমতায় থাকলে কোনোদিন মানুষের একটা কাশিও হতো না হতো কিনা দুস্থ হবা হতো মানুষের ক্ষমতায় কথা বলা থাকতো কোনো বোবা দুনিয়া নিতে থাকতো না প্যারালাইসিস হয়ে জবান বন্ধ হয়ে যেত না হতো সব কিছু মালিককে আল্লাহ আল্লাহকে চিন্তা হবে কিনা বুঝতে হবা আল্লাহ এগুলো দিয়ে দিয়ে আমি যে সত্য আল্লাহ সবকিছুর মালিক এটা শেখানোর জন্য এটা বোঝার জন্য তোমাদেরকে এরকম সুগার শান্তি অশান্তি দিয়ে তোমাদেরকে আমার পরিচয় দান করি যদি পরিচয় দান করার ধরো তুমি যদি পরিচয় লাভ করতে না পারো আমার জিন্দগি যদি হয়ে আসতে না পারো তাহলে কেমতের ময়দানে তুমি জাহান নামের জন্য আমার সামনে তুমি স্বীকারোক্তি দিয়ে জাহান নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও তুমি আমার না তুমি আমার নাফর মাত্র রেখাও দুনিয়াতে থাকছো কথা বুঝে আসতেছে আজকে ওইটা আমরা প্রতিজ্ঞা করতে পারবো নি রসুলের তরিকা বেরিত কোনো কাজ করবো না যদি জন্মতে চাইছে আল্লাহকে যদি বিশ্বাস করি বিশ্বাস না করে তুমি জাহান নামে ডাকতে নিয়ে না আমাদের কি হবে নিদ্রার পক্ষে কয়েকটা সুন্দরের কথা বলি নিদ্রা প্রত্যেকটা প্রত্যেক কাজের মধ্যে রসুলের তরিকা আছে নিদ্রাও কি আছে রসুলের তরিকা আছে সেই তরিকায় নিদ্রা গেলে নিদ্রাটা এবার করে এই কয়েকটা সুন্নত বলি ইনশাল্লাহ শেষ করে দেবো এক নম্বর রসুলের সুন্নতের উপর চললে জন্মতে যাইতে পারবো দুনিয়া তো লাভ আখারা তো লাভ দুনিয়াতে কেমন লাভ দেখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলতেছে একুশটা আছে আমি তো বলবো না দশ বারোটা বলি ছোট ছোট যেগুলো সবাই পারবে আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আয় আল্লাহ রহম করে দয়া করে আমরা সকলের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দাও আমাদেরকে গুণার থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও গুণার থেকে বাঁচা তার সহজ করে দাও এই সম্মেলনকে কবুল করে নাও এই সম্মেলনকে কবুল করে কেমন পর্যন্ত জন্য হেদায়তের এসলাম জড়িয়ে সেকে জারি করিয়া দাও এই সম্মেলন যারা দিয়েছে টাকা পয়সা দিয়েছে শ্রম দিয়েছে খানাপিনা করেছে তাদেরকে আপনার রহমত দিয়ে সাহায্য করো দিনই দুনিয়াবি ওখরবি যাবতীয় তরক্তি কামিয়াবি বালাই সফলতা তাদেরকে দান করিয়া দাও মৃত্যু পর্যন্ত দিনই কাজের মধ্যে তাদেরকে লাগিয়ে রাখো এই সম্মেলন ছিল আমাদেরকে হেদায়ত নসিব করে দাও মৃত্যু পর্যন্ত হেদায়ত হেদায়তের উপর থাকা তৌফিক দিয়ে দাও আল্লাহ যাদেরকে হেদায়ত দিয়েছেন ওরমাই হকানি রব্বানি তাদের সাথে মৃত্যু পর্যন্ত হায়াতটা কাটানো তৌফিক দিয়ে দাও এই সম্মেলন ছিল আমরা পুরুষদেরকে পাঁচক নামাজ জমাতে সহিত গুরুরা সহিত ফটোগুলোর সাথে মসজিদে গিয়ে পড়া তৌফিক দিয়ে দাও আমাদের মহিলাদেরকে অর্থ মোতাবেক পাঁচক নামাজ পশুগুলোর সাথে ঘরের মধ্যে পড়ার তৌফিক দিয়ে দাও আমাদেরকে আমাদের ফলকে আপনার ভয় ভীতি একলা সলিল্লাহিয়ত পয়দা করিয়া দাও ইয়াতিম পয়দা করিয়া দাও আমাদেরকে আল্লাহ শুকরকারী জিকিরকারী আমাদেরকে বানাইয়া দাও আমাদের ফলককে সবরকারী শুকরকারী জিকিরকারী বানাইয়া দাও আমাদের চক্ষুকে কান্নাকাটি করনেওয়ালা ফলককে কান্নাকাটি করনেওয়ালা কান্দি কান্দি আপনার হাজি তারাস করনেওয়ালা বানাইয়া দাও আল্লাহ রহম করি দিন ইনসানের কবুল কবুল নসিব করে দাও এই সম্মান উচিলে দিন ইনসানের পথ হারাদের পথ নসিব করে দাও এই সম্মান উচিলে দিন ইনসানের ইমান হারাদের ইমান নসিব করে দাও এই সম্মান উচিলে দিন ইনসানের কাপের জগতের হেদায় নসিব করে দাও আমরা সবাইকে ইমানে কামেল নসিব করে দাও আল্লাহ তাদের আমরা সকলে দিলের ন্যায় খা জানের মুখাসে চূড়া করে দাও ও রুগীদেরকে সেফায় কামেল আজেরাতে ধর্ম সুস্থদেরকে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখো আমাদেরকে মতের আগে মতের জন্য তৈরি হওয়ার তৌফিক দিয়ে দাও মৃত্যুর সময় হাসি হাসি কর্ম করে দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদেরকে মক্কামুদ্দিনে যাওয়ার উন্নতি কর্ম অর্থ রকম টাকা পয়সার অভাব গ্রহণ করে দেয়া করে পুরো করে দাও যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও আমাদেরকে আসে ফেলে দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার থেকে গুণাগার দেখো নাই যাদের গুণা ক্ষমা করবেন এত রাত্রে ওনাদের সাথে আছে হাতটা উঠেছি ওনাদের উচিলায় ওনাদের সাথে আমার গুণাগুলো মাফ করে দাও আমার থেকে খারাপ কেহ নয় আমার সারা বি দুনিয়া খারাপ হয়ে গিয়েছে বারোদের সাথে হাতটা উঠেছি ওনাদের উচিরে আমাকে দুনিয়াকে সবাইকে ভালো করে দাও আল্লাহ অলিয় বুজুর্গ হত্যাঙ্গ বাণীদেরকে নিয়ে হাত উঠেছি আমার কলকটা অন্ধকার ওনাদের উচিরে আমার কলককে আলোকিত করে দাও আল্লাহ রহম করি যা করি আপনার হাবিবুল ছিল আমাদের দোয়া কবুল বর্ম আমাদেরকে কবুল বর্ম আমরা আপনার রাজি সন্তুষ্টি দিকতে চাইতেছি আমাদের উপর এই সম্মানের উপর আপনি রাজি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান ইয়া আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم السلام عليكم ورحمة الله